তো বন্ধুরা আমার চ্যানেলের এই ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে বলতেছিল যে আমাকে আমাদেরকে ফেসবুক পেজ খোলা শেখান তো ফেসবুক পেজ হচ্ছে স্বাভাবিক মতো যেভাবে খুলে সেভাবেই খুলতে হয় তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ফেসবুকের পেজ খুলবেন প্রফেশনালভাবে তো এখানে জাস্ট আমি এই দুইটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা পেজ খুলেন পেজ খুলে রাখেন কারণ 30 দিনের পুরাতন হইলে পেজগুলো তারপর কাজ করতে সুবিধা হয় তো আজকে আমি আপনাদেরকে পেজ খুলে রাখা কিভাবে খুলে রাখবেন সেটা শেখাবো আর এটা হচ্ছে এই ভিডিওগুলো যারা দেখেননি তারা দেখে নেবেন এখানে আমি বলছিলাম কিভাবে ফেসবুক থেকে কপিরাইট কাজ করে ইনকাম করতে পারবেন সেই বিষয়ে দুইটা এখানে ভিডিও দেখতে পাচ্ছেন তো এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তো এই সিরিয়ালের তৃতীয় নাম্বার ভিডিও এটি কিভাবে আপনারা ফেসবুক থেকে পেজ খুলবেন তো আমরা চলে যাচ্ছি ফেসবুকে তো আমরা ফেসবুকে যাইতে হবে আগে আপনাদেরকে তো মোবাইলেও সেম একই ধরনের জিনিসপত্র আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি তো এরকম আসার পর আপনারা জাস্ট এখানে কি করবেন পেজ পেজে ক্লিক করবেন যে কোনো জায়গায় আপনারা দেখবেন এরকম পেজের অপশন থাকবে মোবাইলেও আপনারা এটা খুঁজে নেবেন এখানে থাকতে পারে অথবা এখানে আছে আমার এখানে পেজ পেজের অপশনটা যেখানেই থাকে এই তো পেজ তো এখানে ক্লিক করলে আপনার পেজের অপশনগুলো চলে আসবে তো দেখুন এখানে অনেকগুলো পেজের অপশন আসছে তো এখানে দেখুন যে ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন আছে এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে হচ্ছে যে দেখুন পেজের নাম দিতে বলতেছে তো আমরা হচ্ছে একটা পেজের নাম দিব পেজের নাম দিতে হবে আমাদেরকে তো একটা পেজের নাম দেবো আমরা যে কোনো একটা নাম সুন্দর করে দেবেন আপনারা সুন্দর নাম দেবেন আমার যেহেতু অনেকগুলো পেজ অলরেডি আছে আপনাদেরকে আবার একটু দেখাই দিয়ে আসি তো দেখুন এখানে আমার কাছে অনেকগুলো পেজ কিন্তু এখানে রয়েছে তো এরকম পেজ আপনারা কিভাবে অনেকগুলো আছে তো এজন্য আমি এমনি একটা নাম দিয়ে আর একটা পেজ খুলবো তো ধরুন যে আমি বাংলা ফান অথবা ফান্নি গেমিং অথবা কি একটা সুন্দর নাম দেবেন আপনারা যে নাম সার্চ দিতে চান তো আমি এখানে দিচ্ছি গেমিং ফান এটা দিয়ে আমি একটা গেমিং চ্যানেল খুলতেছি তো এখানে আমি ক্যাটাগরিতে গেমিং দিব আপনারা যে রিলেটেড ভিডিও বানাবেন ওই রিলেটেড এখানে সার্চ করবেন মনে করেন আপনি হচ্ছে এন্টারটেনমেন্ট বানাবেন বা ফানি ভিডিও বানাবেন তাহলে এন্টারটেনমেন্ট লিখবেন এখানে তাহলে দেখুন এখানে যে চলে আসছে এন্টারটেনমেন্ট ওয়েবসাইট তো এরকম এন্টারটেনমেন্ট ওয়েবসাইট দেবেন তো আমি যেহেতু এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করতেছি না আমি করতেছি গেমিং নিয়ে তো আপনারা ট্যাগ হলে ট্যাগ সায়েন্স হলে সায়েন্স এখানে লিখলে চলে আসবে এই যে সায়েন্টিস্ট সায়েন্টিস্ট তো এভাবে আপনারা যেটা নিয়ে কাজ করবেন সেখানে সেই ক্যাটাগরিতে এখানে দিয়ে দেবেন দুই তিনটা দেবেন আমি একটা দিচ্ছি জাস্ট তো এখানে বায়ো বায়ো বলতে কি এখানে হচ্ছে নিচে অ্যাবাউট সেকশনে যেটা আছে আর কি অ্যাবাউট সেকশনে আপনার পেজ সম্পর্কে কিছু এখানে লিখে দেবেন তো আমার এই পেজের জন্য আমি এখনও কিছু লিখে রাখবো না জাস্ট আমি আমার পেজের নেমটি এখানে দিয়ে দিচ্ছি বর্তমানে তো আপনারা সুন্দর একটা নাম বা সুন্দর একটা ডিসক্রিপশন আপনার পেজ কি কি রিলেটেড ভিডিও বানান কি ধরনের কি করেন সেগুলো এখানে বসাই দেবেন তো এটা হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন তো এগুলো মতো হওয়ার পর আপনারা ক্রিয়েট পেজে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে অন্য আরেকটি পেজে নিয়ে যাবে বলতে এখানে আর কতগুলো অপশন আসবে তো মোবাইলেও সেম এখানে দেখুন যে ওয়েবসাইট আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন যেমন হচ্ছে ডাব্লিউ তো এই ধরনের আপনাদের যদি থেকে থাকে তাহলে এরকম দিয়ে দেবেন তো এই তো আমি একটা দিয়ে দিলাম তারপর আপনাদের ফোন নাম্বার দিতে চাইলে ফোন নাম্বার দিতে পারবেন ইমেল হচ্ছে আপনারা চাইলে ইমেল দিতে পারবেন এখানে এরপর অ্যাড্রেস সিটি তারপর জিপ কোড এগুলো সব কিছু আপনারা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল এটাতে ক্লিক করে দিয়ে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটা প্রোফাইল পিকচার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো প্রোফাইল পিকচার আপনারা খুব সহজেই ক্যানভা থেকে বানিয়ে নিতে পারেন এর জন্য ক্যানভাতে যাইতে হবে এরপর লোগো লোগো লিখে সার্চ করতে হবে এখানে তো দেখুন লোগো আসছে লোগোতে আমরা ক্লিক করে একটা সুন্দর করে লোগো গেমিং লোগো বানিয়ে নিচ্ছে এখান থেকে আপনারা কিন্তু ক্যানভা ডট কম মোবাইলে লিখলেও চলে আসবে গেমিং লোগো তো দেখেন এখানে অনেকগুলো গেমিং লোগো চলে আসছে তো আমি যে কোনো একটা নিয়ে এখানে বসাই দিব তো দেখুন এটা নিলাম প্রথমে এরপর এটা নিলাম দুইটা এখন আমরা অ্যাডজাস্ট করে দিয়ে একটা লোগো বানাচ্ছি সুন্দর করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লোগো বানানো শেষ তো আমাদের লোগোটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে এটা এখন আমরা ডাউনলোড করব তো ডাউনলোডে ক্লিক করলাম দেখলেন লোগো বানাতে কত টাইম লাগে অল্প একটু টাইম হলেই লোগো বানানো শেষ হয়ে যায় তো এটা যখন আমাদের ডাউনলোড হয়ে গেল তখন আমরা এবার এখানে আসব আসার পর এখানে আর লোগোতে আমরা লোগোটা দিয়ে দিব এরপর একটা কভার পেজ বানাইতে হবে তো কভার পেজ বানানোর জন্য একই কাজ করব টেমপ্লেটে যাব ফেসবুক কভার লিখবো ফেসবুক কভার সার্চ করে দিব অ্যান্ড uh, এটা কি জানি না ও আচ্ছা আমাদের টেমপ্লেট চেঞ্জ করতে হবে তো আমরা আর একটা ডিজাইন নিতে হবে এখান থেকে এটা কেটে দিলাম এখান থেকে নিতে হবে ফেসবুক কভার um, এভি এই যে কভার ফেসবুক কভারে আসতে হবে আমাদের এসে এখান থেকে আমাদের ফেসবুক কভার জন্য যে কোনো একটা কিছু সেভ করতে হবে তো আমরা এখান থেকে গেমিংয়েরটার দেখি গেমিং গেমিং তো আমরা গেমিং লিখে সার্চ করলাম দেখুন যে এখানে চলে আসলো আমরা যে কোনো একটা দিতে পারি তো আমরা এটাই দিই এটা সুন্দর আছে তো এরকম এখানে আমাদের গেমিংয়ের নামটা লিখে দিতে হবে গেমিং ফান ওকে জাস্ট এটা লিখে দিলাম দেওয়ার পর এটা একটু অ্যাডজাস্ট করে নিব আমি ও নো ধরছি ধরতে হবে এটা ওকে তো হয়ে গেল এখন আমরা এটা ডাউনলোড করব ডাউনলোড অ্যান্ড ডাউনলোড তো দেখতে পাচ্ছেন এগুলা অতটা কষ্টের কিছু না জাস্ট আমরা ইয়ে করে দিলাম তো পেজটা কিন্তু প্রফেশনাল দেখা যাবে তো কোনটা জানি এটা এটা মনে হয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগো দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কভারটা দিয়েও কমপ্লিট হয়ে গেল সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এরকম হওয়ার পর আপনারা কিন্তু যেগুলো বললাম এগুলো দিয়ে দেবেন add action button add action বাটনের উপর ক্লিক করবেন ট্রাই এগেন তো এখানে দেখুন যে যে মেসেজের অপশন আছে এটা তো আমরা এই যে সেন্ড মেসেজে ক্লিক করে এই নেক্সট করে দিব এরপর সেভ করে দিব ওকে তো হয়ে গেল অ্যাড বাটন তারপর নেক্সট এরপরে দেখুন যে এখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ যদি আমরা কানেক্ট করতে চাই কানেক্ট করতে পারবো কানেক্ট করতে চাইলে আপনারা এখানে আপনাদের দেশের সিলেক্ট করে নিয়ে নাম্বারটা দেবেন হোয়াটসঅ্যাপের এরপর গেট কোডে ক্লিক করে ঠিক করে নেবেন তো আমি এগুলো চাই না তো আমি নেক্সট করব। তারপর এখান থেকে আপনারা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট পাঠাইতে পারেন তো আমি এখন ইনভাইট পাঠাবো না আপনারা চাইলে এখানে ইনভাইট পাঠাইতে পারেন ইনভাইট পাঠিয়ে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন তো এখানে দেখুন দুইটা অপশন আসছে একটা হচ্ছে অফ আছে তো এটা অফ থাকাই ভালো কারণ এখানে marketing and professional email about your page তো এই পেজ সম্পর্কে আপনাকে অনেক সময় প্রমোট করতে বলবে বোস্ট করতে বলবে তো এটা চালু করে রাখলে আপনার মেইলে আপনাদেরকে বোস্ট করার কথা বলবে প্রমোট করার কথা বলবে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকলে সেই ধরনের কথাগুলো আপনাদেরকে বলবে তো এখন আমি এটা এরকম অবস্থা রেখেই ডান করে দিচ্ছি তো আমাদের পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনাদের সামনেই কিন্তু প্রফেশনাল মানের একটা পেজ আমরা খুললাম তো আমরা দেখব পরবর্তীতে এই পেজটা নিয়ে কিছু করতে পারি কি না এই পেজ নিয়েই আমরা হয়তো এগিয়ে যাব কিছু করার জন্য তবে আমি এই পেজটাকে 30 দিনের জন্য কিছুই করব না 30 দিনের জন্য আমরা ফেলে রাখবো তো এখানে দেখুন যে টেক টুল অথবা নট নাও তো আমরা এখন নট নাও দিব আমরা এখন চাই না দেখতে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পেজ কিন্তু রেডি এইভাবে আপনারা একটা পেজ তৈরি করতে পারেন আমি আর অনেক কিছু দিই নাই পেজ হেল দেখেন গুড দেখাচ্ছে তো অনেক কিছু অ্যাড্রেস আমি এখানে যোগ করে নাই সেগুলো যদি যোগ করতাম তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেত গ্রিন তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আপনাদের পেজ সম্পর্কে সব কিছু দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা হয়তো বুঝতেই পারলেন আপনারা একটা পেজ কিভাবে খুলে রাখবেন তো আপনারা এইভাবে পেজ কয়েক প্রতিদিন একটা দুইটা করে পেজ খুলে রাখবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে কারণ আমরা কপিরাইট কাজ করতেছি আপনারা হয়তো জানেনই তো যারা এখনও আমাদের এই চ্যানেল হ্যাকিং ও টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমরা এই পেজে কিন্তু বিভিন্ন ধরনের কপিরাইট ইউটিউব বলেন ফেসবুক বলেন দুই জায়গারই কপিরাইট ওয়ার্কের ভিডিও দেব কিভাবে ওখান থেকে কপিরাইট মান অন্যের ভিডিও নিয়ে তা আপনার চ্যানেলে সেরে পেজে সেরে কীভাবে ইনকাম করবেন সেই বিষয়টি নিয়ে আমরা এখন ভিডিও দিব তো অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে এবং আমাদের কিন্তু পেজও রয়েছে তো পেজটা এখন না বলি তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এইদিকে দেখুন দুটি ভিডিও আছে সেই ভিডিও দুটিও দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য